সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অল্প কিছুক্ষণ আগে আমাদের এটা ফাইবার নতুন একটা আপডেট করছে আমি আগেও বলছিলাম যে ফাইবারে আপডেট চলতেছে আগামী আরও পাঁচ ছয় দিন অনেক আপডেট আসবে ফাইবারের ভিতরে কারণ আপডেট এখনও চলমান ঠিক আছে তো এখন আমাদের এটা আমরা যখন বায়ার রিকোয়েস্টের এই জায়গায় আসছি তখন আমাদের এখানে দেখাইতেছে a match algorithm let the work come to your you and your inbox okay যদি এখন ফাইবার যেটা বলতেছে সেটা হচ্ছে তাদের আমরা যেমন আগে আমরা শুধু বাই রিকোয়েস্টের মাধ্যমে ক্লায়েন্ট নিয়ে আসতাম এখন আর সেরকম কোনো সিস্টেম রাখে নাই তারা মানে টোটাল কথা বাই রিকোয়েস্ট এখানে বইলে দিছে দেখেন buyer request is no longer available আর বায়ার রিকোয়েস্ট অ্যাভেলেবল হবে না আর এখানে বলতেছে আপনার বায়ার কোথায় আসবে আপনার বায়ার অবশ্যই নোটিফিকেশন এখানে করবে মেসেজ অথবা আপনার ইনবক্সে মেসেজ করবে হয়তো ব্রিফ আপনার নোটিফিকেশনে পাঠাবে অথবা আপনাকে মেসেজে বায়ার মেসেজ করবে সরাসরি তো এটা বলতেছে এবং নতুন ফিচার অ্যাড করছে সেটা কিভাবে কাজ করবে যদি আমরা এখানে দেখি আর লার্ন মোডে যদি যাই তাহলে আমরা ফিচারগুলো ভালোভাবেই দেখতে পারবো আর কি যে এখানে কি কি ভাবে তারা কাজ করতেছে এখানে গেলতে দেখেন এখানে বলতেছে ক্রিয়েট অফার যখন আপনাদের কাছে কোনো ভিফ আসবে ঠিক আছে আমাদের কাছে যখন কোনো ভিফ আসবে সেটা এরকম দেখাবে এখান থেকে ক্রিয়েট অফার করতে হবে মানে আপনি যদি এই কাজটা করার জন্য আগ্রহ হয়ে থাকেন বা আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে ক্রিয়েট অফার করতে হবে পাশাপাশি বায়ারকে আপনি কিন্তু অফার তৈরি করার পরে আপনাকে আপনি বায়ারকে মেসেজ করতে পারবেন হ্যাঁ মেসেজ করলে হয়ে যাবে এবং দ্বিতীয় নাম্বারে দেখেন এখানে বলে দিছে কীরকম দেখাবে এরকম দেখাবে সেকেন্ড বার আপনি যখন অফারটা তৈরি করবেন তখন এরকম দেখাবে এখানে সব কিছু পরিষ্কারভাবে বলে দিছে তো আপনারা চাইলে এটা পরে নিয়ে যেতে পারেন ওখানে দেওয়াই আছে আরও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে কন্ট্যাক্ট সাপোর্ট এখানে কথা বলে নিতে পারেন তাদের সাথে তো আপনাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে আপনারা আপনাদের ঘিকে চলে আসবেন এখানে দেখবেন যে ব্রিফ এটা কি অফ আছে না ওয়ান আছে যদি অফ থাকে এরকম যদি অফ থাকে সাদা হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের গিকটা মানে সবগুলো ভিপ আওয়ার অপশনটা বর্তমানে অফ আছে এটা যেটা করবেন সবাই অন করে দিবেন হ্যাঁ অন করে দেওয়ার পর এবার আপনি এখানে দেখেন সেট এ রেট আপনি এখানে একটা রেট সেট করে দিতে পারবেন এটা সর্বনিম্ন পাঁচ দশ আপনার যে গিকের প্রাইসগুলো থাকবে সেটা সর্বনিম্ন কত থেকে শুরু হবে সেটা আপনি বলে দিতে পারবেন যে আমার দশ ডলার থেকে বায়ার রিকোয়েস্ট শুরু হবে বা বায়ারডার ভিপ আসা শুরু হবে এরকম বলে দিতে পারবেন ঠিক আছে যেমন স্টার্টিং রেট ফর ভিফ যেহেতু this is my starting rate ভিফ ফর ওকে আমরা এখানে যেহেতু আমার সার্ভিসগুলো হাই প্রায় চল্লিশ ডলার পঞ্চাশ ডলার আমি চাইলে কি এখানে আমাদের সার্ভিসগুলো আমরা এখানে পঞ্চাশ দশ ডলার দিয়ে শুরু করব হ্যাঁ দশ ডলার আমরা ফার্স্ট টাইমে বললাম আমরা দশ ডলার এটা সেভ করে রাখলাম তাহলে কি আমাদের ভিপগুলো দশ ডলারের উপরে যে প্রাইসটা থাকবে সেটা আমাদের এখানে কাউন্ট হবে বা ওই ধরনের আমাদের ট্যাগ রিলেটেড যে মানে আমাদের ট্যাগ এবং আমাদের প্রাইসিং এবং আমাদের গিকের যে সমস্ত কিছু দেওয়া আছে ওইটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু ভিপগুলো চলে আসবে অবশ্যই এটা করার পরে আপনারা অবশ্যই সেভ করে দেবেন হ্যাঁ সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল দশ ডলার থেকে আপনার ভিপ আসা শুরু হয়ে যাবে এবং সেকেন্ড ট্যাক যেটা করবেন যদি ভিপ যদি কম আসে তাহলে আপনার গিগুলো অবশ্যই অপটিমাইজেশন করার ট্রাই করবেন ঠিক আছে গিগুলো অপটিমাইজেশন করার ট্রাই করবেন ভালো করে অপটিমাইজেশন করবেন এবং শর্ট টাইটেল ইউজ করবেন মানে খুবই ছোট টাইটেল ইউজ করবেন কিন্তু অবশ্যই যেন সেটা পরিষ্কার হয় এখন কিন্তু টাইটেল যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনার গিগুলো অ্যাকসেপ্ট করবে না ফাইবার সেটা কিন্তু বলে দিছে তো অবশ্যই গিকগুলো গিকের টাইটেলগুলো শর্ট করবেন প্রাইসিংগুলো সঠিকভাবে লিখবেন এবং গিক ডেসক্রিপশনগুলো ইউনিক লেখার ট্রাই করবেন এবং সঠিক কিওয়ার্ডগুলো সেট আপ করবেন বা আপনার গিকের ডেসক্রিপশনের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন সঠিক ট্যাগগুলো আর ক্যাটাগরি তো অবশ্যই মাস্ট বি দিতেই হবে ক্যাটাগরিটা অবশ্য অনেকগুলো গিগ দেখবেন যে কোন ক্যাটাগরির সাথে যায় অবশ্যই অনেকগুলো গিগ দেখে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন পাশাপাশি পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ফাইবারে সাতটা গিগ দেওয়ার ট্রাই করবেন সাতটা গিগ দেবেন সঠিকভাবে তাহলে ভিপ কিন্তু একটু বেশি আসবে ওকে এগুলো সেট করে ফেলেন মোটামুটি আপনাদের ভিপ আসা শুরু হবে কিন্তু এটা এখনই যে আসবে এটা করার সাথে সাথে এরকম না কারণ আমি আগেও বলছি যে ফাইবারে মোটামুটি পাঁচ ছয় দিন আপডেট আরও চলবে আপডেটের পরে আপনারা এগুলো পেয়ে যাবেন সবাই ইনশাল্লাহ তো আশা করি এই কাজগুলো করে রাখেন তো আর সাতটা গিকগুলো পাবলিশ করার ট্রাই করেন ইনশাল্লাহ সময় মতো আপনি মানে বিপ আসা শুরু হয়ে যাবে আর আপডেটের আগে কোনো কিছু করার ট্রাই করবেন না আপডেটটা শেষ হোক সবাই আমি বলে রাখি আগেই আপডেটটা শেষ হোক আপডেটে অনেকের অ্যাকাউন্ট চলে যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে তো ইয়া করেন অবশ্যই সেফ থাকবেন সবাই তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে